আমরা আমাদের ছেলে মেয়েদেরকে যদি খাবার না খাই আমরা কি বলি আম্মু খাবার খাও কি আসবে ভূত আসবে বিড়াল আসবে বাঘ আসবে এগুলো গাজীপুরে হবে না বলে আমাদের ছোট মেয়েটা যদি রাত্রে খেতে না চায় আপনারা লোকটা তুলে কি বলেন এই তাড়াতাড়ি খাও কি আসবে ভূত ভূত আসবে তো মদিনার সমাজে মদিনার ছোট্ট কচি কাঁচা সোনার মনিরাও রাতে খেতে চাইতো না মদিনাতুল মুনাওয়ার মুনাওয়ারার মায়েরা রাত্রিবেলা খাবার নিয়ে বাচ্চাদেরকে বলতো মা তাড়াতাড়ি খাও হ্যাঁ হুয়া ইয়াতি উমার ওই যে উমর আসতেছে উমর ইসলামের দ্বিতীয় খলিফা আশারতুহুম ফি আমরিল্লাহি উমর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের জন্য সবচেয়ে শক্তিশালী ছিল উমর চিল্লায় করেন সুবহানাল্লাহ এই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হাঁটতো শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটতো মা সালাকা শাইতানু ফাজ্জান সালিকান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক বিষ্ণু বলতেন ওমর শয়তান তোমার দেখে এত ভয় পায় তুমি যে রাস্তা দিয়ে হাঁটো শয়তান তোমার দেখে ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে চিল্লে পড়েন সুবহানাল্লাহ এদিকে কি হয়েছে বেশি হয়েছে এই এলাকায় কি এটাই সবচেয়ে বড় মাঠ এর বড় মাঠ আর নাই কি হয়েছে এখানে কি হয়েছে ধাক্কা আসছে ধাক্কা বসেন না একটু বসেন না মন্ত্রী মহোদয় আসছে মন্ত্রী মহোদয় আসতেছে উনি আচ্ছা। উনি তো কষ্ট হয়ে যাবে আপনি কি কিভাবে একটু জিকির করে যে Thank you. নামাজ শেষ সবাই বের হয়ে চলে যায় এটাই ইসলামের নিয়ম ঠিক কিনা পাইলা কদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল্লাহ অবতাগু মিন ফাদলিল্লাহ নামাজের সময় খায় হ্যাঁ পড়ে নামাজের সময় তাদের সময় নামাজের সময় তাদের সময় পাইলা কদিয়াতিস সালাত যখন নামাজ শেষ হয় ফান্তাশিরু ফিল্লাহ জমিতে ছড়িয়ে পড়ো এটা ইসলামের আইন তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন নামাজের সময় মসজিদে চলে যাও নামাজ যখন শেষ হয়ে যাবে শিক্ষক চলে যাবে স্কুলে কৃষক চলে যাবে ফসল খেতে মেম্বার অফ দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদ ভবনে ব্যবসায়ীরা চলে যাবে শপিং মলে ঠিকই না কাজে চলে যাও ওমরে ফারুক নামাজের ইমামতি করিয়ে নামাজ শেষ করলেন সবাই চলে গেল ইয়ামান দেশ থেকে আসা কিছু লোক গর্বে বসে আছে জিকির আজকাল করে আমাদের করে এরা যায় না এরা কি করে না যায় না আসরের নামাজে সাইয়েদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের ইমামতি করলে নামাজ শেষ সবাই চলে যায় এরা যায় না মাগরিবের নামাজের পরে এরা যায় না এশার সালাতের পরে এরা যায় না এশার পরে উনি ধরলেন না মা হাতবুকুম প্রত্যেক সালাতের পরে সবাই যার যার কাজে চলে যায় তোমরা যে যাও না বাড়ি কই বলি আমার তো বসে থাকো কেন কি করো জিকির করি কি করি কি করি জিকির করি তো তোমরা যে যাও না তোমাদের খাবার খাবারের ব্যবস্থা হয় কোথা থেকে তার বললো আমাদের জিকির দেখে আমাদের বুজুর্গি দেখে আশেপাশের লোকেরা পাতিল করে খাবার নিয়ে আসে ওই খাবার আমরা খাই নাহনু আল আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে এখানে বসে থাকি উমরে ফারুক বলেন সর্বনাশ তোমরা যদি মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ হও তাহলে কেমন হবে তোমরা তো মুতাওয়াক্কিলুনা আলাল্লাহ না তোমরা হচ্ছে আল মুতাওয়াক্কিলুন বা'দুকুম আলা বা'দ আল্লাহর উপর তাওয়াক্কুলকারী নও তোমরা যারা পাতিলের মধ্যে করে খাবার নিয়ে আসে তাদের উপর তাওয়াক্কুল করে বসে আছো ঠিক কি না তোমাদের জিকিরও চলে আবার মাথায় টেনশনও চলে পাতিল কি ছোট আসবে না বড় খাবারে আমার ভাগেরটা থাকবে কি থাকবে না টেনশন আছে না নাই কারণ অন্যের উপর নির্ভরশীল নিজেরা রান্না করে নাই নিজে তো বাজার করে নাই নিজের তো অ্যারেঞ্জমেন্ট বলতে কিছু নাই আরেকজন যা দিয়ে যাবে ওইটা খাবে বুঝালেন আরে বোকা এটারে তাওকুল বলে না তোমার সাধ্যে যতটুকু আছে তার সবটুকু করার পরে তুমি তাওকুল করবে একজনের উপর এক বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনেক দূর থেকে সফর করে এসেছি এই যে আমার রুটের রশিটা এটা ছেড়ে দিয়ে যদি আমি ঘুমিয়ে যাই আল্লাহর উপর আউতুল করি আমার রোগটা বসে থাকবে নাকি বিষ্ণু বললেন না এটা তো আউতুল বলে না ওটের রশি রেখে দিয়ে ঘুমাইলে তোমার রোগ দৌড় দিবে এ আকিল হা সুম্মা তাওয়াক্কাল আল্লাহ ওটের রশিটা আগে দড়ি দিয়ে ভালো করে গাছের সাথে বাঁধো তারপরে তাওয়াক্কুল করবে একজনের উপর তিনি কে আগে বাঁধতে হবে তারপরে তাওয়াক্কুল আগে কাজ করতে হবে তারপরে তাওয়াক্কুল এক লোক বড় হুজুরের কাছে দোয়া চাইছে হুজুর আপনি দোয়া করবেন আল্লাহ যেন আমার একটা ছেলে সন্তান দেয় কি দেয় কথা বুঝে নাই কি দেয় ছেলে সন্তান দেয় তো হুজুর অনেক দোয়া করে দিয়েছে বড় হুজুর আল্লাহ তারে তুমি ছেলে সন্তান দিও তো ছেলে সন্তান হয় নাই তার পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন আমার জন্য আল্লাহ একটা ছেলে সন্তান দেয় হুজুর আবার দোয়া করলেন কিন্তু ছেলে আর হয় নাই পরের বছর এসে আবার হাজির হুজুর একটু দোয়া করেন কি দোয়া করবো বাবা পাখিগুলোর মতো যদি সকালবেলা তাওয়াক্কুল করে বের হয়ে যাও প্রতিটা পাখি আপনাদের গাজীপুর এলাকায় পাখির বাসা আছে নাকি কি পাখি আছে বাবুই পাখি হ্যাঁ কি পাখি সব আছে তো পাখিগুলো এই গাজীপুরের বিভিন্ন গাছপালার উপরে যে নিড বানিয়েছে বাসা দেখবেন সকালবেলায় এই পাখিগুলো আল্লাহর উপর তাওয়াক্কুল করে বের হয়ে যায় এই পাখিগুলো জানে কোন জায়গায় ওর রিজিক আছে এই পাখিগুলো রিজিকের ব্যবস্থা করলো কে সারাদিন শেষে পাখিগুলো আবার ওদর পূর্তি করে পাখিগুলোরে নীলে ফিরিয়ে দেয় কে জানে না কোথায় খাবার আছে আমাদের ফ্রিজ আছে ফ্রিজ ডিপ ফ্রিজ সাত দিনের বাজার করে ডিপ ফ্রিজের মধ্যে খাবার রেখে দেই পাখিদের ডিপ ফ্রিজ আছে নাকি আমাদের টাকা বেশি ঘরের মধ্যে হয়ে গেলে ব্যাংকের মধ্যে অ্যাকাউন্টে ফেলে দিয়ে আসি পাখিদের কোন ব্যাংক অ্যাকাউন্ট আছে নাকি এর মাধ্যমে তোমার ঘরে যে হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে এটার নাম হলো তাওয়াক্কুল করেন সুবহানাল্লাহ গোটা জমিনটা আমাদের গোটা জমিন আমাদের জন্য আল্লাহ দিয়েছেন যেখানে যাবেন রিজিকের ব্যবস্থা আছে না নাই আপনাদেরকে শুনেছি না যে বাংলাদেশের পাহাড়ে কি চাষ হয় ওখানে জুম রেখেছে আল্লাহ মালয়েশিয়ার ক্যামেরুন হাইল্যান্ডে আল্লাহ ফলের বাগান ফুলের বাগান রেখেছে আবার আপনি সাগরের মধ্যে নামলে রিজিক আছে না নাই কি আছে মাছ সুবহানাল্লাহ বলবেন না ولقد كرمنا بني آدم فحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات رب العالمين বলেন আমি পুরো বনি আদমকে সম্মানিত করেছি জলস্থলে সব জায়গায় মানব জাতিকে বিচরণের সুযোগ করে দিয়েছি আর মানুষের জন্য আমি আল্লাহ আলাল রিজিকের ব্যবস্থা করেছি হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ করেছেন এজন্য everyone should be energetic everyone should be active আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে এনার্জেটিক হতে হবে শ্রম করে করে কষ্ট করে করে আমাদেরকে আগাতে হবে স্রষ্টা আমাদেরকে একটা যুদ্ধে ঠেলে দিয়েছেন সংগ্রাম করে করে আমাদেরকে বেঁচে থাকতে হয় ঠিক কিনা এই জমিনে যখন আমরা এসেছি তখনই আমি সংগ্রাম করেছি বিশ্বাস করেন একজন স্বামীর এক ফোটা বীর্যের মধ্যে যদি বিশ কোটি শুক্রাণু না থাকে কয় কোটি বিশ কোটি শুক্রাণু যদি না থাকে বিশ কোটি বা দুই কোটি শুক্রাণু যদি না থাকে তাহলে ওই শুক্রাণু থেকে কোনো মানব সন্তান মায়ের পেটে জন্ম নেয় না তাহলে চিন্তা করেন ওই বিশ কোটি শুক্রাণুর মধ্যে আমি একটা শুক্রাণু ঠিক কিনা এতগুলো শুক্রাণু ডিম্বাণুকে আঘাত করে অ্যাক্টিভ হতে চেয়েছিল ওই দুই কোটির মধ্যে বাকি সবগুলোরে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম সেদিন মায়ের গর্বে আমি চিল্লাই বলো ঠিক কিনা সেদিন আমার হাত ছিল না সেদিন আমার পা ছিল না আমার চোখ ছিল না আমার রেসপিরেটরি সিস্টেম ছিল না আমার ব্রেন সচল ছিল না আমার মামা ছিল না আমার দাদা ছিল না আমার গায়ে শক্তি ছিল না ওই কঠিন পরীক্ষায় যদি দুই কোটি কম্পিটিটিভকে আমি হারিয়ে বিজয় লাভ করতে পারি এই জমিনের বুকে আমার কেউ হারাতে পারবে না চিল্লায় বলো ঠিক কিনা আমরা এসেছি বিশ্বকে জয় করার জন্য জয় করার জন্য আমার যখন মায়ের পেট থেকে বের হই তখন আমাকে সংগ্রাম করে বেরোতে হয় এইখানে তোমরা আমার ছোট্ট সোনামণিরা সিজারে হয়েছ কারা কারা দেখি সিজারে যে হুজুর আমি সিজারে পৃথিবীতে এসেছি আব্দুল কয়েকজন ঠিক আছে অসুবিধা নেই এটা একটা প্রাকৃতিক নিয়ম মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা এভাবে আসি কেউ প্রাকৃতিক পদ্ধতিতে আসি কেউ সিজারে যারা সিজারে আসছে তারা এই কষ্টটা সহ্য করে নাই তাদের অন্য ধরনের স্ট্রাগল পৃথিবীতে আসার পরে কিন্তু আমরা যারা নর্মাল প্রসেসে এসেছি সেই সময়টা কথা খেয়াল করে না আমাদের দেহের সাইজ অনেক বড় আমাদের ওজন অনেক বেশি কিন্তু আমাদের মায়ের যেই অঙ্গটা দিয়ে আমরা পৃথিবীতে এসেছি ওই জায়গাটা বড় সরু খুব ছোট্ট একটা জায়গা দিয়ে এই বিশাল দেহ নিয়ে আমাকে সংগ্রাম করে আসতে হয়েছে ঠিক কিনা এবং এটা ল্যাবরেটরিক্যালি প্রুভড সাইন্টিফিক্যালি অ্যাটাস্টেড যে এটা একজন বাচ্চার জন্য নবজাতক নিউ বর্ন বেবির জন্য খুবই স্বাস্থ্যকর খুবই হেলদি কারণ এই ছোট্ট জায়গাটা দিয়ে মায়ের ওই ছোট্ট অঙ্গ দিয়ে আমরা যে পৃথিবীতে আসি আমাদেরকে একটা চাপ সহ্য করতে হয় ওই চাপের কারণে আমার নাকের ভিতরে কানের ভিতরে যে ধরনের দূষিত গ্লিসারিন আছে পদার্থ আছে এগুলো সব বের হয়ে যায় আর এই প্রচন্ড চাপটা আমাদের দেহটাকে কর্ম সহিষ্ণু হয়ে গড়ে তুলতে সাহায্য করে সুবহানাল্লাহ নিয়ে আসেন এখানে নিয়ে আসেন শেষের দিকে এভিডেভিট নেই পরে হবে তাহলে আপনারা দায়িত্ব নিয়ে এভিডেভিট করবেন শুধু সাহায্য করবে আমার ঠিক আছে সেই দিন আমরা স্ট্রাগল করে পৃথিবীর বুকে এসেছিলাম যেদিন মায়ের পেট থেকে যুদ্ধ করে আমাকে পৃথিবীতে আসতে হয়েছে ওই দিন আমার কাম ছিল এখনকার মতো কানের শক্তি ছিল এখন যে হাতে শক্তি ওই শক্তি ছিল ওই কঠিন পরিস্থিতিতে যদি আমি সংগ্রাম করে টিকে থাকতে পারি বর্তমান সময় আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না পারবে না ইন্নাকা রাব্বিকা ফামুলাকি আল্লাহ বললেন আদম তোমাকে কষ্ট করতে করতে আমার কাছে আসতে হবে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ আমি বনি আদমকে দুনিয়ার সবগুলো মানুষকে কর্ম সহিষ্ণু করে তৈরি করেছি সহিষ্ণু আমাদের এক একজন মানুষ যে আমরা কতটা কষ্ট আর ধৈর্য সহ্য করতে পারি আপনি কল্পনা করতে পারবেন না নর্মাল প্রসেসে আমাদের মা যেদিন আমাদেরকে ডেলিভারি দিয়েছিলেন তখন আমাদের মা ফিফটি সেভেন ইউনিট প্লাস সুস্থ মানুষ ব্যথা সহ্য করতে পারে পঁয়তাল্লিশ ইউনিট কত ইউনিট কিন্তু আমাদের মা যেদিন আমাদেরকে দুনিয়ার পক্ষে এনেছিলেন সেদিন আমার মা আপনার মা ব্যথা সহ্য করেছিল ফিফটি সেভেন ইউনিট প্লাস সাতান্ন ইউনিটেরও বেশি এই ব্যথাটা সাধারণ কোনো ব্যথা নয় একটা অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড় বা হাড়টি ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা আমার মা সহ্য করেছিলেন আমার মাকে ওই দিন এই ব্যথাগুলো সহ্য করার টপিক দিয়েছিলেন কে তাহলে কি পরিমানে কষ্ট সহিষ্ণুতার কর্ম সহিষ্ণুতা নিয়ে যে আমরা জন্মাই আমাদের কোনো ধারণাই নেই এজন্য আমি প্রায় বলি ছেলে মেয়েদেরকে সন্তানকে ননির পুতুল করে গড়ে তুলবেন না ছেলে মেয়েদেরকে কষ্ট সহিষ্ণু করে গড়ে তোলেন প্রতিকূল পরিবেশে কি করে নিজের অস্তিত্ব জানান দিতে হয় এমন করে আমরা আমাদের মুসলমান সন্তানদেরকে গড়ে তুলব চিল্লা করে ঠিক আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে তৈরি করেছি আপনাদের মা ও মাটির সন্তান গণমানুষের নেতা মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় মুজাম্মেল হক সাহেব ইতিমধ্যে আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন আমরা সবাই পড়ে আলহামদুলিল্লাহ গত রাতে আমার সাথে ফোনে কথা হয়েছে তো আমি ভাবিনি যে এত ব্যস্ততার মধ্যে দিয়ে উনি চলে আসবেন আপনাদের কাজে ব্যস্ত থাকতে হয় আমরা আসলে অনেকে জানি না যে এমপি মন্ত্রীরা কতটা ব্যস্ত থাকে জনপ্রতিনিধিরা আপনাদের নানা কাজে নানা জায়গায় ব্যস্ত থাকতে হয় বিভিন্ন মিটিং ওই দিনে আমি কুমিল্লা জেলার ডিসি সাহেবের সাথে একটা মিটিং ছিল দেখলাম যে অনেক লোক ওখানে ভিড় করে আছে আমি যে ছোট্ট একটা সালাম বিনিময় করবো মিটিংটা সারার সুযোগই হচ্ছিল না অনেক ব্যস্ত থাকে ওনারা তারপরেও ওনাদের ব্যস্ত মুখর মূল্যবান সময়গুলো থেকে কিছু সময় আমাদের জন্য দিয়ে আজকের প্রোগ্রামে হাজির হয়েছে আমরা মোবারকবাদ জানাই সম্মানিত সুদী আমরা বলছিলাম কাজের সময় আরো জোরে বলতে হবে কাজের সময় নামাজের সময় আর ভরসা করতে হবে একজনের উপর তিনি কে কাজে কোনো লজ্জা আছে লজ্জা কিসে অলসতায় আমরা অলস হতে চাই না রসুল বাপ্তালে দুঃখানু শয়তান অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই আমরা স্বাবলম্বী হতে চাই আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের পক্ষে আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের পক্ষে আমরা বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার পক্ষে চিল্লা করে ঠিকই আমরা আগে দুনিয়ার কল্যাণ চাই এটা ইসলামের নিয়ম আগে কি আখেরাত চাই না আগে দুনিয়া চাই জোরে বলেন আরে দুনিয়াতে ভালো থাকলেই তো আখিরাতে ভালো থাকবে এজন্য আল্লাহ আমাদেরকে শিখালেন পড়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আমাদের এই দুনিয়ার বুকে আপনি আমাদেরকে কল্যাণ দেন আখেরাতে আপনি আমাদেরকে কল্যাণ দেন আগুনের শাস্তি থেকে আল্লাহ আপনি আমাদেরকে বাঁচিয়ে দেন পড়েন আমি তাহলে আগে দুনিয়া তবে দুনিয়াকে হৃদয়ে স্থান দেওয়া যাবে দুনিয়াকে বস করে হাতে নিব কিন্তু হৃদয়ে থাকবে আখেরা জোরে বলতে হবে ঠিক না নিজ হাতে উপার্জিত সম্পদের চেয়ে শ্রেষ্ঠ কোন সম্পদ আর হতে পারে না আমার দিন মজুর ভাইয়েরা কুলি মজুর ভাইয়েরা রিক্সাওয়ালা ভাইয়েরা ফ্যাক্টরি ওয়ার্কার যারা আপনার আল্লাহর কাছে অনেক সম্মানিত আপনাদের উপার্জন হালাল আপনাদের এক পা এমনি জান্নাতে ঢুকে আছে এখন শুধু এক পা ঢুকাইলে চলবে পা কয়টা আরেকটা ঢুকানোর দরকার আছে না নেই আপনাদের উপার্জন হালাল আপনারা পাঁচ অর্থ সালাদ করবেন মানুষের হক নষ্ট করবেন না আব্বা আমার দোয়া নিবেন দ্বিতীয় পাটাও জান্নাতে ঢুকাই দিবে কে মা কালা নিজের হাতে উপার্জিত সম্পদের চেয়ে খাবারের চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর হতে পারে আমার রিক্সাওয়ালা ভাই তার উপার্জন হালাল না হারাম আমার কুলি মজুর ভাই উপার্জন হালাল না হারাম মাথার গাম পায়ে ফেলে ফ্যাক্টরি ওয়ার্কাররা যে বেতনটা পায় এটা হালাল না হারাম তাদের দোয়াকে কবুল করে নিবে কে এজন্য যুবক ভাইরা নেভার আন্ডারএস্টিমেট এনি জব কোন জবকে কোন চাকরিকে ছোট করে দেখার সুযোগ নাই কারণ আমার উপার্জন হালাল হলে ওই হালাল উপার্জনে বরকত দিবে কে whether it the small or big you don't care এটা তোমার কেয়ার করার দরকার নেই চাকরি পেলেই একটা ঢুকে যাওয়া চাকরি পেলেই ঢুকে যাওয়া কারণ আমাদের চাকরির বাজার মন্দা আমাদের বাংলাদেশ ভারতে কোন একটা চাকরির জন্য চেয়েছে এইট পাস ওইখানে অ্যাপ্লাই করে ডক্টরেট ডিগ্রি জারি আছে না নাই এত কষ্ট করে চাকরি পাওয়া পৃথিবীর কোথাও লাগে না কারণ আমাদের পপুলেশন বেশি তাই চাকরির জন্য আমাদের বসে থাকা লাগবে না আমাদেরকে উদ্যোক্তা হতে হবে আমাদের হতে হবে শুরুতে যেটা বলেছিলাম আমাদের আইডিয়াকে কাজে লাগাতে হবে ঠিক কিনা আর যাই করবো আমরা ভালোভাবে করবো ভালোভাবে করলে ওই কাজে বরকত দেখে ভালোভাবে করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গাইডলাইন দিয়েছেন রব্বুল আলামিন বলেন আল্লাযী خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا তিনি এমন সত্য যিনি তোমাদের তৈরি করেছেন জীবন আর মৃত্যুকে তৈরি করেছেন এই জিনিসটা পরীক্ষা করবার জন্য তোমাদের মধ্যে থেকে কে ভালোভাবে কাজ করে সুবহানাল্লাহ। কে বেশি আমল করে আল্লাহ এটা বলছে নাকি কে ভালো আমল করে কথা কি বুঝতেছেন যদি বেশি আমল করার কথা আল্লাহ বলতো তাহলে এই আয়াতটা হতো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা কিন্তু আল্লাহ কি এই আয়াতে আকসারু আমালা বলেছে আলেম যারা আছেন তারা আমার সাথে সাথে বলেন আল্লাহ কি আকসারু আমালা বলেছে আল্লাহ কি বলেছে আইয়ুকুম আহসানু আমালা কে ভালো করে কাজ করে ওই প্রফেশনালিজম আপনি যেটাই করেন না কেন আপনাকে প্রফেশনালিজমের সাথে করতে হবে তাহলে ওই কাজে বরকত দিবে কে ছোট হোক বড় হোক এটা কোনো সমস্যা যাই করি না কেন কিভাবে করব ভালোভাবে আওয়াজ করে বলেন কিভাবে করব যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা নয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যে সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর যে কোনো কাজ করো না ভাই যে কোনো কাজ করো তা যেন সবার চেয়ে সবচেয়ে সুন্দর চিৎকার করে বলতে হবে ঠিক কিনা যাই করি না কেন সেটা যেন সবচেয়ে সুন্দর হয় you have to make the best out of you you have to try you love best তোমার সাধ্যের যতটুকু আছে তার সবটুকু করতে হবে বাকি বরকত তার কল্যাণ আমাদেরকে দান করবে কে বিষ্ণু ইসলাম কখনো অলসতাকে উৎসাহিত করেন নাই ভিক্ষাবৃত্তিকে উৎসাহিত করেন নাই তিনি পরিশ্রমকে অ্যাপ্রিসিয়েট করেছেন এক সাহাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন আতিনি শাইআন বিষ্ণুই বললেন তুমি ভিক্ষা করো তোমার ঘরে কিছু নাই সাহাবি বললেন লা ইয়া রাসূলুল্লাহ কিছু নাই বিষ্ণু ইসা ইসলাম আবার প্রশ্ন করলেন কিছুই নাই সে বললেন হ্যাঁ আছে কি আছে একটা জামা আছে জামা আর আছে একটা পানি খাওয়ার জল দুইটা জিনিস আছে একটা কি আরেকটা পানি খাওয়ার বিষ্ণু বললেন দুইটা নিয়ে আস জামার জগ নিয়ে এসে সাহাবিদের মধ্যে দুইটা জিনিস কিনতে চাও এক দাঁড়িয়ে বললেন এই দুইটা জিনিস একটা জামা একটা পানি খাওয়ার আমি এক দিরহাম দিয়ে কিনে নিতে চাই বিশ্বনবী বললেন এক দিরহাম তো কম হয়ে যায় এক বেশি হাত তো দাম দিয়ে কেনার মতো কেউ আছে নাকি আরেক সাহাবী বললেন আমি এক দিরহাম নয় আপনার সম্মানে দুই দিরহাম দিয়ে জিনিসগুলো কিনে নিতে চাই